জঙ্গিপুরে রিভিউ মিটিংয়ে এসেছেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম মুর্শিদাবাদের জঙ্গিপুরের রবীন্দ্র ভবনে একটি জলস্বপ্ন প্রকল্পের উদ্বোধন করেন এরপর বক্তব্য দিতে উঠে ফিরহাদ হাকিম বলেন হ্যাঁ আমাদের দলে চোর চামার আছে এক কোটির দলে হয়তো এক হাজার চোর চামার আছে তাই বলে সবাই চোর নয় কোটির নিশ্চিতভাবে সংসারে পাঁচটা ভাই থাকলে একটা ভাই সংসারের বদনাম করে দেয় এক কোটির পার্টিতে দশটা পনেরোটা কুড়িটা পঞ্চাশটা একশোটা এক হাজারটা বড় জোর চোর চামার নিশ্চিত ভাবে আছে এক কোটিতে এক হাজার অর্থাৎ কত হলো point zero zero one percent চোর চামার আছে এর থেকে বেশি তৃণমূল কংগ্রেসের নেই সেইটাকে টিভিতে বারবার বারবার বারবার করে দেখিয়ে এমন বলা হচ্ছে যেন মনে হচ্ছে সারা বাংলায় সব চোর চামার ঘরে আমরা কি চোর আপনি চোর উনি চোর উনি চোর উনি চোর কেউ চোর নয় আমরা আমরা এসছি মানুষের সাথে কাজ করার জন্য যারা চোর চামার আছে তাদের সমর্থন করি না না না দল থেকে তাদের দাঁড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু সবাইকে অপমান করার ক্ষমতা কারণ নেই